কেন গান গাওয়ার জন্য বলা হয় আমি এত বড় বড় শিল্পী ছিল মাঝখানে আমি এমনি এমনি আমি অনেক স্টাইল ফিল করি অল দ্য টাইম যদিও নাটক করি হ্যাঁ, আমি ভীষণ লাজুক টাইপের একটা মানুষ আসলে আমাকে কেন যে স্টেজ উঠানো আমি এটাই বুঝি আমার হাত পা কাঁপে স্টেজ লাজুক ভাবে কাজবা ভাই কিন্তু লজ্জা পাচ্ছে আচ্ছা যেহেতু আমি সিঙ্গার না আমার সুর সুর তালে কোনো ঠিক নাই জাস্ট আপনাদের এন্টারটেইন করার জন্য গাচ্ছি তো প্লিজ ক্ষমা করে দেবেন সবচেয়ে পছন্দের গান

Hazır Manu so much. Thank you. Once more, once more, once more, once more, once more, once more, once more, once more. আমাদের আমাদের সেক্রেটারি সাহেব চেয়ার তুলছে মারার জন্য মানে হাতে শুনতে চাই জোরে হাত তালি একটা প্লিজ বস জনগণ ডিমান্ড প্লিজ